তুই বইয়ে বইয়ে থাক জানস আমগোর দাদার বুঝছস আমগোর দাদার একটা গলি আছে মনে করছে গলির হ্যাপার মাথার যদি গায়ে মনে করছে পাল দিয়ে আইতো হ্যাপার মাথা দিয়া যাইতে যাইতে গায়ে বিয়া বের তো এরম বড় গলি আছে বিয়া বের আচ্ছা, মিশা কথা কইতেছি তাহলে আমি এটা করে এটা শুনেন oh, আমগর দাদা আছে যে আমগর দাদার একটা সিপ আছিল সিপটা যদি আমগর ইয়ে দাদা বাড়ি থেকে মিললে মারতো তাহলে এই পদ্মা নদী হ্যাঁ, বাড়ি থেকে বইসা এই পদ্মা নদী থেকে তো কই এই তো জানো দাদার গলি ভালো আলাপ করলাম দাদার একটা মহিষ খেত আছে হ্যাঁ। একটা মহিষ তেলে একটা মহিষের গাড়ি লাগতো একটা মহিষ একটা মহিষের গাড়ি লাগতো জানো মিশা কথা কইতেছি আমি এই মসজিদে কি করতো এই মসজিদে আসুদ আলাপ করে ওর ফুকটি এরকম সর মান্য দেহাই যায় না করে ধরো আমি আজকাল থেকে আনে সরে মেন লোকন আল্লাহ অবশ্যই হ্যাঁ। আমি অবশ্যই নিই হ্যাঁ। মানে একটা বুদ্ধি আজকে রাইতে হ্যাঁ। বারোটার সময় আমার ফোন দিনছি আমার বন্ধু একটা আলা মানে আমার তারপরে মনে কম থাকে হ্যাঁ। আমি এই করেন যে বারোটা বারোটা না হ্যাঁ, বারোটা মনে পারি না বারোটা মানে আমার একটা ফোন দিবাই আচ্ছা আমি এই করেন এগারোটা উঠছে মনে করে দিনছে <laughs>